জামাসের প্রথম তেরো দিনকে কেন্দ্র করে বিশেষ আলোকপাত করা হয়ে থাকে ফলে আপনারা এ প্রসঙ্গে অবগত আছেন তারপরেও শরণার্থী সবগুলো আলোচনা করা হয় আল্লাহ তালা বলছেন ওয়াজাকির ফাইনা জিকরা ফারুল মোমিনিন আপনি উপদেশ দান করুন উপদেশ মমিনদের উপকার দেবে আল্লাহ তালা উপদেশ দিতে বলছেন যে উপকার উপদেশ উপকার কার করবে মমিনদের যারা ইমানদার আছে তাদেরকে উপদেশ উপকার দেবে উপদেশ উপকারে আসবে কোরআন এবং সুন্নার বাণী কোন মানুষের জীবনে বিপ্লব নিয়ে আসবে যে মানুষ তার হৃদয়ে ইমান আছে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নিজেই বলছেন উপদেশ প্রদান করো ওয়াদাক্কির উপদেশ দাও কারণ উপদেশ মমিনদের উপকার দেবে যারা মমিন তারাই উপদেশের দ্বারা লাভবান হবে আসুন আমরা উপদেশ অনেক শুনছি একটু আত্মসমীক্ষা করি উপদেশ তো শুনছি অনেক কোরআন সুন্নার আলোচনা শুনছি অনেক আমরা কি কোরআন সুন্না সুন্নার আলোচনা দ্বারা উপকৃত হতে পেরেছি নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পেরেছি নিজেদেরকে সংশোধন করে নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে গড়তে পেরেছি বলবেন এই তো সামনে কোরবানি আসছে সামনে কুরবানি আসছে আর কুরবানির বিষয়ে আমাদের প্রতিযোগিতা চলছে কি বলছেন এই তো আমরা কুরবানি করছি জি কুরবানির বিধান কি কুরবানি এটা ফরজ নয় কুরবানি করাটা এই যে আমরা পশু কুরবানি ইয়ামুন নাহার তথা ইয়ামে তসিকে যে আমরা পশু কুরবানি করছি ওট গরু ছাগল ভেড়া বা দুম্মা যে কুরবানি করছি এটাকে কুরবানি করা তো হলো সুন্নাত যদি সুরা সফাতের সাঁত্রিশ নম্বর সুরার একশো দুই থেকে নিয়ে সাত নম্বর আয়াতগুলো ধারাবাহিকভাবে তাফসির অধ্যায়ন করেন তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবেন যে আমরা যে কুরবানি করছি এবং কুরবানির মাংস খাচ্ছি মূলত এ কুরবানি ইব্রাহিম আলী সাল্লামের যুগ থেকে চলে আসছে যদিও অতীতে যত নবী রাসুল এসেছিলেন প্রত্যেকে কুরবানির বিধান প্রদান করা হয়েছিল যা সুরা হাজে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং আদম আলী ইসাল্লামের যুগ থেকেই এটা প্রমাণিত সুতরাং তার দুই সন্তানই কুরবান পেশ করেছিলেন কিন্তু তখন কুরবানি যা কুরবানি পেশ করা হতো কুরবানি দাতা তা ভক্ষণ করতে পেত না খেতে পেত না আর তৎক্ষণাৎ তারা বুঝতে পারত যে কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হয়নি সুতরাং আদম আলী সাল্লামের দুই সন্তান কোরবানি করেছিল সুরা মাইদা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত অধ্যয়ন করুন সাতাশ নম্বর আয়াত পাঠ করুন সেখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে একজনের কুরবানি কবুল হয়েছিল যার কুরবানি কবুল হয়েছিল সে কি বলেছিল নিশ্চয় আল্লাহ তালা মোত্তাকিদের কবুল করেন মোত্তাকিদের আমল মোত্তাকিদের কোরবানি মোত্তাকিদের এবাদত যারা আল্লাহর বিধিনিষেধকে মেনে চলে যারা পরহেজগার যারা আল্লাহ ভীরু যারা প্রকৃত অর্থে ধার্মিক তাদেরই আল্লাহ তালা এবাদত তাদেরই কোরবানি আল্লাহ তালা কবুল করেন আকাশ থেকে আগুন আসত কোরবানি কে পুড়িয়ে ছাই করে দিত মাংস খাওয়ার প্রশ্নই ছিল না হয়তো সেই নীতিটা বলবৎ থাকলে যখন কুরবানি সুন্নাত যখন কুরবানির বিধান সুন্নাত তখন আমরা অতটা গুরুত্ব দিতাম না দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার জি লাখ দু লাখ দশ লাখ বিশ লাখ ওই একটা কুরবানির দাম উঠে আপনার যান বাংলাদেশ এবং পাকিস্তানে দেখুন এক একটা গরু বা এক একটা ছাগলের দাম দশ বিশ ত্রিশ লাখ পর্যন্ত উঠে যায় জি তারপরেও আমরা কুরবানি দিতে দ্বিধাবোধ করি না তার কারণ মাংস তো খাওয়া হচ্ছে কিন্তু এ মাংস খাওয়াই কি মূল লক্ষ্য উদ্দেশ্য ইব্রাহিম আলী সাল্লামের যে সোননাথ বলে আমরা জানছি এবং কুরবানি দিচ্ছি ইব্রাহিম আলী সাল্লাম কি পশু জবাই করার নির্দেশ পেয়েছিলেন আপনারা অবগত আছেন বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয় এই খোদবার সংক্ষিপ্ত পরিসরে তার কারণ কিছু মশলা মশাইল আপনাদের সম্মুখে তুলে ধরতে হবে এজন্য খুব সংক্ষেপে বলি যে ইব্রাহিম আলী সাল্লাম পশু কুরবানি করার নির্দেশ প্রাপ্ত প্রাথমিক পর্যায়ে হননি আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য কুরবানি করার নির্দেশ পেয়েছিলেন একমাত্র একমাত্র তার পুত্রকে জি বৃদ্ধ বয়সে পুত্র লাভ করেছেন ইসমাইল ছাড়া তখনও তার আর কোনো পুত্র ছিল না ইসাকের তখনও জন্ম হয়নি ইসাকের তখনও স্বপ্ন দেখেননি ইসমাইল জন্মগ্রহণ করেছেন জি দৌড়াতে শুরু করেছেন পিতার সাথে চলতে শুরু করেছেন চোখের সামনে ঘোরাফেরা করছে বৃদ্ধ বয়সে যে পুত্রত্ব লাভ করেছেন প্রায় আশি বছর বয়সে বলুন সেই পুত্রের প্রতি মায়া মমতা কত হবে এক স্ত্রী বৃদ্ধা নিজে বৃদ্ধ আশি বছর বয়সে প্রায় পুত্র লাভ করলেন আর সেই পুত্রকেই আল্লাহ তালার পথে কুরবানি দিতে হবে আল্লাহ তালার নির্দেশ এলো স্বপ্ন মাধ্যমে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত মিনেতে যাচ্ছেন আজকে যারা আমরা হজ করতে যাই হজ করতে গিয়ে আমরা ওই যে জামরা মূলত সেগুলো পাহাড় ছিল সেগুলো আমরা নাম হিসেবে পরিচিত নয় অধিকাংশই জামরাই দুনিয়া জামরাই উস্তা জামরাই আকাবা আমরা নাম সাধারণত জানি না যারা হজ করে এসেছি বা যারা হজ করে এসেছেন আমাদের সাধারণ মানুষ তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলেন ওই কুরবানির দিনে ইয়ামুন নাহার দশই জুলহিজ্জা বড় শয়তানকে সাতটা কঙ্কর মারতে হয় আর পরের তিন দিন ছোট জামরাকে ছোট শয়তানকে মধ্যম শয়তানকে ছোট শয়তান মেজ শয়তান আর বড় শয়তান তিনটা শয়তানকে একুশটা করে কঙ্কর মারতে হয় তিন দিনে তেষট্টিটা কঙ্কর মারতে হয় আর প্রথম দিনে বড় শয়তানকে সাতটা কঙ্কর মোট সত্তরটা কঙ্কর অবশ্য বারোই হিজ্জা ইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে বারোই হিজ্জা কেউ যদি সূর্য অস্তমিত হওয়ার আগেই যদি ওই ময়দান থেকে চলে যায় মিনার মাঠ থেকে তো চলে যেতে পারে কিন্তু সূর্য ডুবে গেলে সেখানেই থাকতে হবে কমপক্ষে ওই জামরাই আকাবাতে উনপঞ্চাশটি পাথর মারতে হয় উনপঞ্চাশটি পাথর মারতে হয় এটা কেন ছোট শৈতান মেজ শৈতান বড় শৈতান যে বলছি ইতিহাস খতিয়ে দেখেছেন ইতিহাস তদন্ত করে দেখেছেন ইব্রাহিম আলী সাল্লাম যখন ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ওই মিনার মাঠে তো ইবলিশ শৈতান বাধা দিয়েছিল বিভিন্নভাবে খুব সংক্ষেপে বলি ইবলিশ শয়তান যতবার বাধা দিয়েছে ইব্রাহিম আলী সাল্লাম ততবারই কঙ্করি দ্বারা ইবলিশকে আঘাত করেছিল ইবলিশ এত খাপা যে এখনও ওখানে মাথা পেতে দাঁড়িয়ে আছে আর প্রায় লাখ লাখ প্রতি বছর হাজি যারা হজ করতে যান পুরুষ এবং মহিলা তারা ওই শয়তানকে মারছেন ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে যে এই ইতিহাস শুধু কঙ্কর মারা নয় খুব ভালো হবে যে দেখো আজকে তুমি শয়তানে পাথর পাচ্ছ আসলে এটা শুধু সেই শয়তান ওখানে নেই ওটা প্রতিবিম্ব একটা ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলী সাল্লামের কুরবানি কিভাবে কুরবানি করছেন পিতাও প্রস্তুত পুত্রও প্রস্তুত পুত্রও জানেন না যে আমাকে আমার সাথে মজাক করছেন এটা পুত্র ভাবছেন না পুত্র স্পষ্টভাবে বলছেন পিতাকে যে আব্বা যান আমাকে যে কুরবানি করবেন কুরবানি করার পরে তো আমাকে দাফন কাফন করবেন কিন্তু কাফন দেওয়ার জন্য তো আর কোনো কিছুই নাই আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটাই আছে অতএব এই পোশাকটা আপনি খুলে রেখে দিন আমাকে কুরবানি করার পরে আমাকে জবাই করার পরে এই পোশাক দিয়ে আমাকে কাফন দেবেন শুইয়ে দিয়েছেন কাত করে শুইয়ে দিয়েছেন কাত করে একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ডাক দিয়েছেন ইব্রাহিম এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা তুমি সফল হয়েছে মুসনাদ আহমদ সহি সনদে বর্ণিত হাসান সনদে বর্ণিত হাদিস সহি হাদিস নম্বর দু হাজার সাতশো সাত ভাই সকল এই হলো কুরবানি এই হলো কুরবানি আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু খুব সহজে পেয়েছি এটা আল্লাহ তালার অশেষ রহমত আল্লাহ তালার অশেষ রহমত আমাদের ওপরে কিন্তু আমরা যে কুরবানিটা করছি এই কুরবানি যদি প্রথাগতভাবে হয়ে যায় তাহলে তো ওই পশুটা জবাই করাই হবে নেকি তো পাবো না আল্লাহ তালা বলছেন ফসল্লিলি রব্বি কেবানহার তোমার রবের জন্য নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো আর কুরবানিও করো তোমার প্রতিপালকের জন্য নাহার করো উঁটকে নাহার বলা হয় কিন্তু এখানে কুরবানি অর্থ কুরবানিও করো আল্লাহ তালার জন্য কুরবানিও করো আল্লাহ তালার জন্য নামাজও পড়ো আল্লাহ তালার জন্য সুরা কাউসার একশো আট নম্বর সুরা দুই নম্বর আয়া কি বলছেন শুধু কুরবানি করো এ কথা বললেন না আল্লাহ তালা বলছেন নামাজও পড়ো তোমার আল্লাহর জন্য কুরবানিও করো তোমার আল্লাহর জন্য জি আপনি নামাজ পড়বেন না পড়বেন না নামাজ শুধু এই গরুর মাংসকে মুসলমান পরিচয় দেবেন কে বলল যে গরুর মাংস খেলে মুসলমান হবে মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়া শর্ত গরুর মাংস খাওয়া শর্ত নয় মুসলমান হওয়ার জন্য জি আপনার যদি রুচিতে না ধরে আপনি গরুর মাংস খাবেন না অবশ্য আপনি হারাম ঘোষণা করতে পারেন না আল্লাহ যা বৈধ করেছেন আপনাকে তাকে বৈধ হিসেবে মেনে নিতে হবে আমার বলার লক্ষ্য উদ্দেশ্য হলো কেউ যদি এক পিসও কোনোদিন গরুর মাংস না খায় আর যদি কোরআন এবং সুন্নাম অনুযায়ী জীবনযাপন করে তাহলে সে মুসলিম এতে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ তালা যা বৈধ করেছেন তা আপনি খেতেও পারেন সবগুলো আবার নাও খেতে পারেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গোসাপের মতো আসলে গোসাপ নাই গোসাপের মতো একটা প্রাণী রসুল্লাহ সাল্লাম নিজে খাননি সহি বোখারি সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে খাননি তিনি তার সেটা পছন্দ নিয়ে ছিল না কিন্তু সাহাবাই কেরাম খেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দস্তর খানে সেটা খাওয়া হয়েছে এজন্য সব জিনিস যা বৈধ সেটা খেতেই হবে এমন জরুরি নয় আমি আপনি যে মুসলমানিত্বের পরিচয় দিচ্ছি যেন আজকে গরু কুরবানি না দিলে আমার মুসলমানি থাকা যাবে না ভাই সকল এখানে কয়েকটি মশলা খুব সংক্ষিপ্ত আমাকে আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কথাগুলো খুবই মনোযোগ সহকারে শোনার প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ